আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সোপেছি প্রাণ সোপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ শুপেছি এই অন্তর আল্লাহ তুমি আপরু তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গহীন ভেতর আল্লাহ তুমি আপরু না জানি কত সুন্দর তোমায় আমি শোপেছি প্রাণ শোপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর আল্লাহ তুমি অপরু না জানি কত শূন্য সুন্দর তোমায় আমি প্রাণ সুপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ শুরু জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গহীন ভেতর আল্লাহ তুমি অপরূপ জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরু এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বা বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহেরবান বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমায় আমি সুপেছি প্রাণ সুপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ